ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেট করতে হয় অপটিমাইজেশন করতে হয় ম্যানেজ করতে হয় এটা সম্পূর্ণ আমরা দেখব আজকের ক্লাসের ভিতরে এবং আমরা এখানে দেখব ইউটিউব চ্যানেল তৈরি করে কিভাবে আর্নিং করা যায় ফাইবার মার্কেট প্লেসে এই সার্ভিসগুলো মানে দেওয়া যায় এই ফাইবারে কিভাবে এই ইউটিউব শুধুমাত্র এই দশ মিনিটের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে মানে দশ মিনিট লাগে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে এটা তৈরি করে কিভাবে আর্নিং করা যাবে দেন আমাদের পার্সোনাল পার্সোনাল যদি আমরা নিজেরা যদি আমরা ইউটিউবার হতে চাই তাহলে আমাদের কি মানে কি কি লাগবে এবং কিভাবে আমরা কাজ করতে পারি আর কিভাবে একটা মানে ইউটিউবকে প্রফেশনাল লুক দিতে পারি তাই আমরা দেখব আমরা প্রথম অবস্থায় আমরা দেখব মানে হচ্ছে ক্লায়েন্টদের ক্লায়েন্টদের জন্য যে আমরা কাজটা করব সেই কাজটার চাহিদা মার্কেট পেজে আছে কীরকম সেটা দেখব তো আমরা ফার্স্ট টাইমে আমরা চলে যাব হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে সবারই ফাইবার অ্যাকাউন্ট আমরা নেক্সট ক্লাসে তৈরি করা শিখবো সমস্যা নেই আজকে আমরা শুধু দেখব এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আমরা যেখানে কাজ করি এটা হলো ফাইবার মার্কেট প্লেস তো আমরা এখানে লিখতে পারি ক্রিয়েট একটু যদি আমরা দেখি ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো এটা লেখা যদি আমরা সার্চ করি এখানে আমরা তিনটা চারটা ক্যাটাগরি দিয়ে আমরা মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি যদি আমরা এই ক্যাটাগরি দিয়ে বা এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন মোটামুটি এখানে চৌত্রিশ হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে এটা যদি আমরা অনলাইনে দেখি তারা শুধু কিন্তু ইউটিউবের অ্যাকাউন্ট তৈরি করাই কিন্তু সম্পূর্ণ কাজ করতেছে বিনিময়ে তারা শুধু কত নিচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিতেছে পনেরো ডলার এই কাজটা করতে আমাদের সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ মানে ফুল সেট ব্যানার তৈরি করা এগুলো সম্পূর্ণ তৈরি করতে তো দেখেন মোটামুটি তিনি পাঁচশো চুয়াত্তরটা কাজ কমপ্লিট করছে পাঁচটা অর্ডার কিন্তু এখনও অ্যাক্টিভ আছে এখানে তিনি তিনটা প্যাকেজ রাখছে প্রথম প্যাকেজ হচ্ছে বেসিক আর দ্বিতীয় আছে হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে প্রিমিয়াম দেখেন প্রিমিয়াম হচ্ছে পাঁচচল্লিশ ডলার এটা ফুলগুলো করে দেবে বেসিক প্যাকেজে কি রাখছে একটা চ্যানেল তৈরি করবে ডিজাইন করবে লঘু আর একটা প্লে লিস্ট অ্যাড করবে শেষ কাজ মানে একটা ইউটিউব চ্যানেল করতে গেলে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট কাজ করবে পনেরো ডলার নেবে এবং যদি আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখি মানে সেকেন্ড প্যাকেজটা দেখি এখানে কি কি করবে বেসিক প্যাকেজ প্লাস থাকবে ওইটা থাকবে সাথে চ্যানেল আর্ট যোগ করে দিবে ইন্ট্রো যোগ করবে লোয়ার থার্ড পার্টি এটা হয়তো অন্য কিছু দিছে ডেসক্রিপশন অ্যাড করে দেবে ওকে আর এটা যদি আমরা দেখি পাঁচচল্লিশ ডলার এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড দুইটাই থাকবে চ্যানেলটা ভেরিফাই করে দেবে অন পেস অফ পেস এসিও করবে আর বিউটিফুল আউট আউটটো ভিডিও আউটটো তৈরি করে দেবে একটা আর ফুল সেট করে দেবে কিওয়ার্ড সেট করে দিবে এটা হলো ফুল চ্যানেল তৈরি করা মানে একটা চ্যানেলে যত কিছু লাগে সব কিছু তৈরি করে দিবে পাঁচচল্লিশ ডলারে এই কাজটা করতে কিন্তু তার একদিন সময় লাগবে একদিনে পাঁচচল্লিশ ডলার ইনকাম তো আরও যদি আমরা দেখি দেখেন এখানে সবাই এইগুলো সার্ভিস দিতেছে দেখেন এখানে কি করবে ক্রিয়েট সেট আপ মনিটাইজেশন ইউটিউব চ্যানেল ফর বিজনেস এটা তিনি মনিটাইজেশনও করবে একটা চ্যানেল তৈরি করার থেকে শুরু করে একদম মানে আর্নিংয়ের পর্যায়ে নিয়ে যাবে এক মাসের ভিতরে সেটা করে দিবে কত ডলারে বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজ পঞ্চাশ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি আমরা ধরি একশো ডলার আর প্রিমিয়ামে যদি দেখি একশো ডলার এবার আসুন আমরা বিষয়টা পরিষ্কার হই এখানে যদি আমাদের বায়াররা কোন প্যাকেজটা সবচেয়ে বেশি নেয় এটা আপনাদের অবশ্যই জানতে হবে কারণ আমরা যতগুলা ক্লায়েন্ট আছে মোটামুটি একশোটা ক্লায়েন্টের ভিতরে আশিটা ক্লায়েন্ট আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেবে স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম আর যেমন গরিব বায়ার থাকে তো গরিব বায়াররা মূলত আপনাদের বেসিক প্যাকেজটা নেয় মানে টেস্ট করার জন্য ভিডিওটা কি রেকর্ড হচ্ছে হ্যালো ওকে তো এবার দেখেন স্ট্যান্ডার্ডে যদি তার একশো ডলার করে ধরি তার সাতটা কাজ রানিং আছে বর্তমানে তার সাতটা কাজ যদি রানিং থাকে তাহলে আমরা অ্যাভারেজ আমরা কিন্তু সাতশো ডলার ধরতে পারি প্রায় সত্তর পঁয়ষট্টি ষাট হাজার টাকার মতো কিন্তু তার বর্তমান কাজ রানিং আছে তিনি আসছে কত সালে একটু যদি আপনারা দেখেন দুই হাজার বিশে আসছে তার দুই হাজার মানে মাত্র দুই বছরেও কেরিয়ার হয় নাই তারও কিছু কমই আছে মেবি অক্টোবরে আসছে অক্টোবরে দুই হাজার বিশে আসছে তিনি সার্ভিসটা গিয়ে দিতেছে এটা ফেসবুক প্রমোশন ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ মনিটাইজেশন তার দুইটা গিয়ে কিন্তু র্যাঙ্কিংয়ে আছে আর কি মানে দুইটা গিক থেকে কাজ পাচ্ছে তো আমরা শুধু ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু এটা হচ্ছে আমার এক বাই বলতে পারি মানে আমাদের ক্লাসমেটের ছিল মানে আমাদের পরের ব্যাচে ছিল তার বোর মানে তার ওয়াইফের একটা অ্যাকাউন্ট এটা তিনি কাজ করতে হচ্ছে তিনশো সাঁত্রিশটা তো তিনি আসছে দুই হাজার বিশে মার্চে তিনি টোটাল কাজ করছে তিনশো ছয়চল্লিশটা যদি আপনারা স্ট্যান্ডার্ড প্যাকেজ হিসাব করে দেখলে এখানে কয়েকশো কয়েক হাজার ডলার ইনকাম করছে এখান থেকে মিনিমাম আট দশ লক্ষ টাকা ইনকাম করছে শুধু কি করে দেখেন তিনি শুধু একটা চ্যানেল তৈরি করে মানে একটা ফুল চ্যানেল তৈরি করে দেয় দেখছেন ক্রিয়েট সেট আপ ডিজাইন অপটিমাইজ ইউটিউব চ্যানেল শুধু এই সার্ভিসটা দিয়েই কিন্তু তিনি আর্ন করতেছে তো আমরা যদি আশা করি যে আমরা যদি এই কাজটা শিখি তাহলে কিন্তু আমরা কিন্তু এরকম একটা সার্ভিস ফাইবারের ভিতরে কিন্তু আমরা দিতে পারি তো এটা আমরা শিখবো সমস্যা নাই তার আগে চাইলে আমরা যদি নিজেদের জন্য যদি আমরা বলি যে আমরা নিজেদের জন্য আমরা ইউটিউব চ্যানেল থেকে আর্ন করব তাও আমরা করতে পারবো যদি আমরা এখানে অনেকগুলো সিস্টেম আছে বা অনেকগুলো আপনি চাইলে যদি টিস নিয়ে করেন মানে টিস বিভিন্ন ধরনের জিনিস আপনি শিখাবেন হয়তো অ্যাপস রিলেটেড হতে পারে যেমন অ্যান্ড্রয়েডে যদি যাই প্লে স্টোরে যদি যাই প্লে প্লে স্টোর আমরা যদি প্লে স্টোর লেগে সার্চ করি আপনাদের মোবাইল ফোনে সবাই আছে যদি এখানে দেখেন আপনি যদি যে কোনো একটা টপিক নিয়ে আপনার এখানে হাজার হাজার না ধরতে গেলে কোটি কোটি অ্যাপস আছে ঠিক আছে ধরেন একটা অ্যাপসের সম্বন্ধে আপনি রিভিউ করলেন ধরেন এটা হচ্ছে লাইটরুম অ্যাডোবি রুম ঠিক আছে এটা হচ্ছে ভিডিও এডিটিং করার বা ফটো এডিটিং করার একটা টুলস স্ন্যাপশিট এটাও ফটো এডিটিং করার একটা টুলস যেমন এটা পিস্টার্ট এটাও ফটো এডিটিং করার একটা টুলস মানে একটা সিম্পল ফটোটাকে কিভাবে ই করতে হবে এটা সম্পূর্ণ রিভিউ আপনারা ভিডিও মেধে পেয়ে যাবেন কিভাবে কাজ করতে হয় তো এই রিভিউটা করে কিন্তু আপনারা একটা যদি ইউটিউব চ্যানেল খুলে সেই ভিডিওটা যদি আপলোড করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করা সম্ভব যদি আমরা যদি ধরেন ধরেন এই সফটওয়্যারটার নাম হচ্ছে স্ন্যাপশিট ওকে আমরা এটা কপি করি ওকে এটা কপি করি এই দুইটা সফটওয়্যারই দেখাই স্ন্যাপশিট যারা শুধু ফটো এডিটিং নিয়ে কাজ করতে চায় বা স্ন্যাপশিট ফটো এডিটিং ফটো এডিটিং দেখেন এই সফটওয়্যারটা দেখেন কি পরিমাণ এই দেখেন সিক্স মানে প্রায় ষাট লাখ মানুষ কিন্তু এই একটা ভিডিও দেখছে কিভাবে স্ন্যাপশিট দিয়ে ফটো এডিটিং করতে হয় তো আমরা যদি তার চ্যানেলে যাই তিনি শুধু দেখেন তিনি শুধু ফটো এডিটিং করে শুধু একটা সফটওয়্যার স্ন্যাপশিট দিয়ে শুধু ফটো এডিটিং করে বিনিময় কি দেখেন একটু যদি তার আমরা ইউটিউব চ্যানেলটা সার্চ করি আমরা যেহেতু একজনের ইনকাম দেখতে গেলে তাহলে আমরা সোশ্যাল বিটের মাধ্যমে মূলত ইনকামগুলো দেখতে পারি আমি এটা দিচ্ছি হচ্ছে আপনাদের আইডিয়ার জন্য কারণ আপনারা যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন তো আমরা এই চ্যানেলটা লিখে সার্চ করি এখানে তো এই চ্যানেলটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন তার প্রতি মাসে সর্বনিম্ন যদি আসে একশো ডলার কিন্তু এটা এটা কখনোই হবে না কারণ এই যে দুই হাজার ডলার আছে দুই হাজার ডলারে তিনটা ভাগ করতে হবে আপনাকে তিনটা ভাগ করতে হবে তিনটা ভাগ করে একটা ভাগ আপনার মূল ইনকামে ধরতে হবে তো আমরা যদি আট ষোলো তিন হাজার চব্বিশ হয় না সাত চোদ্দো তিন সাত একুশ তাও প্রায় প্রায় ষাট সত্তর হাজার টাকা কিন্তু মাসে তিনি ইনকাম করে একটা চ্যানেল থেকে শুধু ফটো এডিটিং এরকম যদি আপনি চান যে না আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ করবো না আমি শুধু সমস্ত অ্যাপস অ্যাপসের রিভিউ করা দেখাবো তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন শুধু অ্যাপস রিভিউ করে ভিডিও এখান থেকেই ইউটিউব থেকে ইনকাম আসে মূলত দুই তিনভাবে ঠিক আছে স্পন্সার থেকে আসে সবচেয়ে বেশি আসে হলো স্পন্সার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মনিটাইজেশন মানে গুগল অ্যাডসেন মানে গুগলে আপনার ভিডিওতে অ্যাড দেখাবে বিনিময়ে আপনি আর্নিং করতে পারবেন এই একটা আইডিয়া আপনাদেরকে দেখালাম যদি আপনি চান যে ফুড নিয়ে কাজ করবেন অথবা মেয়েদের মেয়েরা যদি থাকে এখানে আমাদের মেয়েও আছে তো মেয়েরা যদি চায় তারা ফুড নিয়ে কাজ করতে পারে যেমন এখানে যদি ফুড কিভাবে একটা রান্না করতে হয় বা নতুন রেসিপি কিভাবে রান্না রান্না করতে হয় এই রিলেটেড কিন্তু আপনারা ভিডিও এখানে পেয়ে যাবেন কেউ যদি চায় কিডস ভিডিও নিয়ে কাজ করতে পারে একটা মেয়েকে আমি দেখাই শুধু আপনাদের জাস্ট ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা সম্ভব কিট শো এটা লেখে সার্চ করলে একটা মেয়ে পাবো পৃথিবীর ভিতরে ধরতে গেলে তিনি তারপরে তিন নাম্বার চার নাম্বার পজিশনে আছে মেবি তো এই মেয়েটা কিটস ডায়না শো এটি আমি সোশ্যাল বিল্টে যাই আবার আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেন একটু ইন্সপায়ার ওকে আমি এটা কপি করে ফেলি দেখেন এই লোকটা এটা হচ্ছে চার নাম্বার পজিশনে আছে আমেরিকাতে তিন নাম্বার পজিশন আছে এটা আমেরিকান একটা চ্যানেল তিনি তিন নাম্বার পজিশনে আছে তার প্রতি মাসে সর্বনিম্ন ইনকাম হলে কি বলবো এটা পাঁচ লাখ পাঁচ লাখের ডলার ঠিক আছে পাঁচ লাখ পাঁচ লাখ ডলার সহজ কথা পাঁচ লাখ ডলার আর সর্বোচ্চ হলে নয় লাখ নয় মিলিয়ন মানে প্রায় নয় মিলিয়ন হয় নব্বই লাখ প্রায় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এটা হচ্ছে নাইন মিলিয়ন প্রায় হচ্ছে নব্বই লাখ প্রায় ওয়ান বিলিয়নের কাছাকাছি যদি আমরা আবার এসে এটা তিনটা ভাগ করি তারপরে কিন্তু তিনি তিন মিলিয়ন টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করে তিন মিলিয়নে বাংলাদেশে টাকা কত হয় আর কি প্রায় তিন মিলিয়ন ডলারে প্রায় বাংলাদেশে দুই তিন কোটি টাকা হবে মিনিমাম শুধু একটা ইউটিউব চ্যানেল থেকে কাজ করতেছে তাহলে চিন্তা করেন কি পরিমাণ আর্নিং সম্ভব এবার যদি চাই যে না আমি চাচ্ছি না যে আমার ফেস শো করাবো তাহলে আপনারা আরও অনেক সিস্টেম আছে যেমন গেম নিয়ে কাজ করতে পারেন যেমন গেম গেম লিখে যদি সার্চ করেন তাহলে এখানে কিন্তু অনেক ধরনের গেম পাবেন যেগুলো গেম খেলে খেলে কিন্তু আপনি ছাড়তে পারেন এই যে একটা গেম এটা কিন্তু সবাই জানে ঠিক আছে এই গেমটা কিন্তু সবাই খেলছে কম বেশি তো শুধু দৌড়াদৌড়ি এই একটা গেম এটা দেখেন এই লোকটা শুধু বাইশ মিলিয়ন ভিউ হয়েছে বুঝতেছেন বাইশ মিলিয়ন ভিউ কত টাকা আমাদের আমার চ্যানেল থেকে একটা চ্যানেল থেকে প্রতিদিন দুইশো করে ভিউ হয় আমার এক ডলার এক ডলার পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট করে জড়ো হচ্ছে মানে প্রতিদিন হচ্ছে তাহলে আপনারা যদি হিসাব করেন দুইশো ভিউ যদি আমি ওয়ান ডলার পাই অ্যাভারেজ তাহলে টু মি মানে বাইশ মিলিয়ন প্রায় বাইশ মিলিয়ন হচ্ছে প্রায় এক কোটি দুই কোটি দশ বিশ লাখ বিশ লাখ মানুষ দেখছে তাহলে হিসাব করেন কতটা ঘান করতে পারে তো আবার দেখেন এই একটা গেমস এটা হচ্ছে আপনার এটা নতুনে আইসে এই গেমটা হচ্ছে মানে পিছন দিয়ে ফিরা চাইলে যারে দেখবে তারে গুলি করে মেরে ফেলবে বুঝতে পারছেন এটা হচ্ছে এটা তো আরও দেখেন অনেক গেম পাবেন আপনারা এখানে যদি দেখতে চান অনেক গেম আছে যেগুলা এই যে একটা গেম এটা তো সবাই খেলছি আমরা তো এই একটা গেম আমরা মোবাইল ফোনে সবাই খেলছি দেখি তার শুধু দেখেন তিনি গেমস খেলতেছে আর কোনো কাজ নাই শুধু গেম দেখছেন শুধু গেম এই গেম খেলতেছে আরও অনেক ধরনের গেম আছে কিন্তু তিনি শুধু এটাই খেলতেছে তার যদি একটু আমরা একটু সার্চ করে দেখি তার চ্যানেলটা কপি করে নিয়ে ওকে ইউটিউব হচ্ছে একটা বিশাল একটা ক্যারিয়ার এখানে যদি একবার একটা চ্যানেল দাঁড়া করাতে পারেন আপনার সরকারি চাকরির কোনো ভ্যালু নাই এখানে আপনার এক মাসের বেতন আপনি সরকারি চাকরিজীবীরা রাইগে নিতে পারবেন এক বছরে এক মাসের বেতন দিয়ে দেখেন তিনি মাসে সর্বনিম্ন কামাই করলে পাঁচশো ডলার মানে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো ডলার প্রায় পঞ্চাশ হাজার কিছু কম আসে অ্যাভারেজ আর এখানে যদি আমরা দৌড়ি আট কে ডলার মানে আট কে তিনটা বাঘ দিলে মোটামুটি সাড়ে তিন কে ওকে তাও প্রায় তিন লাখ টাকার মতো ইনকাম করে শুধু গেম খেলে খেলে তো এবার যদি চান যে না এগুলো আমি কিচ্ছু চাই না আমি শুধু চাচ্ছি যে মিউজিক বসে একটা ভিডিও এখান থেকে কপি করে মানে কপি পেস্ট করে ইনকাম করবো তাহলে আপনাকে দুইটা অপশন সিলেক্ট করতে হবে একটা তো শর্ট ভিডিও তৈরি করতে হবে আর শর্ট ভিডিও যদি না মানে না তৈরি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আমি একটা চ্যানেলে একটা সিস্টেম জানি তো ওইটা দিয়ে আপনি আর্ন করতে পারবেন তো একটা এখানে যদি আমরা লিখি ওইগুলো খুবই ভিউ হয় খুবই ভিউ হয় কারণ আমি নিজেও এটা নিয়ে শুরু করবো দু একদিনের ভিতরে লিখবেন হচ্ছে রিল্যাক্স রিল্যাক্স সিং মিউজিক ভিডিও যদি আমরা লিখি তো এখানে দেখেন এই যে ভিডিওগুলা মানে এনসিসি মানে মিউজিক নেয় হচ্ছে এনসিসি অডিও লাইব্রেরি ওইখান থেকে ফ্রি মিউজিক নেয় এগুলো আমরা দেখবো পরবর্তীতে একটা ক্লাসে কিন্তু এখানে দেখেন তিনি কি করে শুধু এই ভিডিওগুলা আর কোনো ভিডিও নাই একটু যদি দেখেন তিনশো বাইশ মিলিয়ন ভিউ হয়েছে পাঁচ বছরে তার সাবস্ক্রাইবার আছে নয় মিলিয়ন তিনি শুধু এই ভিডিও একটা ভিডিও ক্লিপ আছে এই ক্লিপগুলো এক জায়গায় করে একটা মিউজিক বহাই দিছে দিয়ে সাইডে দিছে তার কাম হচ্ছে এইটুকি কোনো কিছু নাই ভিডিওর ভিতরে এটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা সকালে যারা যারা আছে আমেরিকান বা অন্য অন্য কান্ট্রির লোকেরা এইগুলা মিউজিক শুনে বা ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন বিষয়গুলো কি একটু আপনাদেরকে দেখাই দেখছেন একটা মিউজিক চলতেছে অনেকগুলা ক্লিপ আছে এই যে একটা আলো পানি কিন্তু ঢেউ উঠতেছে ঠিক আছে একটা ক্লিপে এখানে এরকম না আমি চাচ্ছি যে অনেকগুলো ক্লিপ আসবে এক জায়গায় এখানে একটা ক্লিপ দেখাচ্ছে এরকম না আমরা চাচ্ছি যে পাহাড় পর্বত হবে মানে নদী নালা সাগর বিল এরকম অনেক কিছু দেখাবে তো ওইগুলা ভিডিও মূলত চলে বেশি এই যে ধরেন পাহাড় এই যে একটা পাহাড় দেখাইতেছে আমাদের ক্লাসটা কিন্তু আজকে অনেক বড় হয়ে যাবে কারণ এগুলো আইডিয়া দেওয়া খুবই জরুরি মনে করতেছি কারণ হচ্ছে আপনারা আজকের থেকে ইউটিউবিং শুরু করে দিতে পারেন দেখছেন কিচ্ছু না একটা ভিডিও দিছে মিউজিক বহে আবার আরেকটা সিনে গেলাম দেখছেন আরেকটা সিনে আসতেছে তো এইগুলা এইগুলা থেকে আপনি চাইলে ভিডিওগুলো ছাড়তে পারেন এইগুলা ভিডিও কোথায় পাবেন আমরা যদি একটু আমরা সার্চ করি এখানে পিকজে বয় বা পিকজেল আপনারা অনেকগুলো পাবেন পিকজেল একটু লেখে রাখেন পিকজেল পিকজে বয় বা পিকজেল একটা লেখলে হবে আপনারা অনেকগুলো এরকম সাইট পাবেন যারা এখান থেকে ভিডিওগুলো কালেক্ট করে মূলত আমরা একটু দেখি তো এখান থেকে দেখেন কোটি কোটি ভিডিওস আপনি কী নিয়ে কাজ করতে চান একটা ডগ নিয়ে কাজ করবেন মা একটা মানে ক্যাট নিয়ে কাজ করবেন ক্যাটের ভিডিও বানাবেন তাহলে সমস্যা নেই এখানে যদি লেখেন ভিডিও এখানে ভিডিওটা সিলেক্ট করবেন এখানে সব কিছু কিন্তু ফ্রি আপনি যাই কিছু নেন কোনো সমস্যা নাই সব ফ্রি আপনি এখান থেকে সব কয়টা নিয়ে কাজ করতে পারবেন আর কিছু কিছু বায়ারও পাবেন ফাইবারে তারা এর এই ধরনের ভিডিও বানাইতে আসে তো ধরেন আমি ধরেন ডগ নিয়ে বানাবো বা ক্যাট নিয়ে বানাবো আমি ক্যাট নিয়ে বানাই আমি এখনও একটা ক্যাট নিয়ে আমার একটা অর্ডার চলতেছে শুধু এখান থেকে ভিডিও তৈরি করতে হয় মানে ভিডিওগুলো ডাউনলোড করে তার ইউটিউবে ছাড়তে হয় তো আমি যদি দেখেন আমার অবশ্য ডাউনলোড করে আছে তিনি হচ্ছে আমেরিকান মেন কুইন বিড়াল বিক্রি করে এই যে দেখছেন এখানে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে কেবল একটা অ্যাডও রান করলাম আমি যদি দেখাই তো যাই হোক সময় লাগবে আরও তো এখানে দেখেন এগুলো সব কটা এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো কুকুরের ভিডিও মানে ক্যাট বিড়াল সরি ক্যাটের মানে ভিডিও আর আপনি যদি সার্চ করেন এখানে অনেক ক্যাটের ভিডিও পাবেন দেখছেন অভাব নাই এখানে অভাব নাই আপনি ভিডিও দেখে শেষ করতে পারেন এগুলো ডাউনলোড করে আর দশটা পাঁচটা ক্লিপ এক জায়গায় করে আপনাদের ভিডিও এডিটিংয়ের মধ্যে আসলে ক্লিপ কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখতে পারেন আপনারা চাইলে ওই ভিডিও এডিটিংয়ের ক্লাসটা দেখতে পারেন তাহলেও শেখা যাবে সমস্যা নাই তো এই একটা গেল আর যেহেতু আমরা মানে ন্যাচারাল বা কোনো কিছু নিয়ে কাজ করব ন্যাচারাল ওকে ন্যাচারাল নিয়ে কাজ করি ন্যাচারাল যেহেতু পাহাড় পর্বত চাচ্ছি যে ফুল পাহাড় পর্বত দেখাবে ওই যে মোটিভেশনাল মাইন্ডগুলো যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে মাইন্ড চেঞ্জের ওইগুলো ভিডিও কিন্তু এখানে আছে এগুলো আপনি নিয়ে নেয় কাজ করতে পারেন খুব সুন্দর সুন্দর সিনারি অনেকগুলো এক জায়গায় করে করে দেখছেন অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু এখান থেকে ডাউনলোড করা কিন্তু একদম সহজ কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি ভিডিও এগুলো নিয়ে ইউটিউবে আপলোড করে কিন্তু আর্নিং করা সম্ভব এই মিউজিকগুলো রিমুভ করে দেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার নিজের মতো মিউজিকগুলো একটা লাগাই নেবেন তো যাই হোক আমরা অনেক কথা বললাম যেহেতু চাইলে আপনি নিজের জন্য করতে পারবেন এখন আশা করি যে আইডিয়াটুকু পেয়ে গেলাম আর চাইলে এখন আপনি বায়ারদের জন্য কাজ করতে পারেন একটা চ্যানেল তৈরি করে তো আপনাকে ফার্স্ট টাইম যদি আপনি কোনো বায়ারের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই তিনটা তিনটা থেকে চারটা জিনিস নিতে হবে প্রথম হচ্ছে আপনার একটা বাইরে কাজ করতে গেলে এগুলা মাথায় রাখবেন যেমন নেবেন হচ্ছে যদি তার ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক নেবেন আর যদি ইউটিউব চ্যানেল আপনাকে দিয়ে তৈরি করায় তাহলে বলবেন যে ইউটিউব চ্যানেলের নামটা কি হবে চ্যানেল লিঙ্ক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে তোমার নাম দাও ইউটিউব চ্যানেলের নেম দাও ঠিক আছে দ্বিতীয় নাম্বার চাবেন হচ্ছে যদি তার ডেসক্রিপশন থাকে বা শর্ট ডেসক্রিপশন একটা লাগবে আপনাদের কারণ এগুলো করতে গেলে আপনার শর্ট ডেসক্রিপশনের প্রয়োজন হয় ড্রেসক্রিপ শর্ট ডেসক্রিপশন নেবেন তারপরে নেবেন হচ্ছে যদি তার চ্যানেল থাকে তাহলে ম্যানেজার অ্যাক্সেস নেবেন যদি থাকে তাহলে ম্যানেজার ম্যানেজার অ্যাক্সেস এটা কীভাবে নিতে হয় সেটা আমি দেখাই দেবো সমস্যা নেই অ্যাক্সেস নেবেন মোটামুটি আর যদি আরও কিছু নিতে চান তাহলে নিতে পারেন লঘু লঘু অথবা ফটো লঘু চ্যানেল আর্ট ফটো যদি থাকে এগুলো যদি না থাকে এগুলো আপনাকে তৈরি করতে হবে এই কয়টা হলে আপনি কাজটা শুরু করতে পারবেন এগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকবে তো যাই হোক আমরা দেখলাম ফাইবারের কি পরিমাণ কাজ আছে এই দেখছেন এ দেখেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভিডিও কিভাবে তৈরি করতে হয় দেখেন তিনি কিন্তু দেখেন আই উইল ক্রিয়েট দ্য রিল্যাক্স এই এই ভিডিওগুলো তৈরি করে রিল্যাক্স মোটিভেশনাল মিউজিকগুলো তৈরি করে দেখছেন তিনি কিন্তু এই ভিডিও তৈরি করে কিন্তু ইনকাম করতেছে আপনি ফাইবারে যাই কিছু শিখেন যদি আপনার মার্কেট প্লেসের অভিজ্ঞতা থাকে আপনি সেই কাজটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন যাই হোক আমাদের অনেক কথা হয়ে গেছে আর জানি না বুঝতে পারছেন কি না কিছু তো আমরা একটা চ্যানেল তৈরি করার সময় আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা সবাই জানে এটা দেখানোর কিছু নাই আর যদি না জানেন তাহলে লিখবেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখলে একটা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেলটা তৈরি করে ফেলবেন এই যে এই চ্যানেলটা আমি আমার ক্লায়েন্টের মানে আমি নিজে তৈরি করছি তো মোটামুটি এখানে যা কিছু আছে সবগুলো আমি তৈরি করে দিছি আর এটা হচ্ছে আমার দায়িত্বে আছে সম্পূর্ণ আমি আমি হ্যান্ডেল করতেছি আর যত কিছু আছে তিনি মনের বলে এদিকে আসে না একটা ভিডিও সার্চি ছয় দিন আগে দেখছেন মোটামুটি নয়শো পঞ্চান্নটা ভিউ হয়ে গেছে তো যাই হোক আমরা যেহেতু নতুন চ্যানেল তৈরি করব তো ফার্স্ট টাইম আপনারা এরকম হোম পেজ আসবেন এটা হচ্ছে ড্যাশবোর্ড ইউটিউবের ড্যাশবোর্ড এই অপশনে সবাই সার্চ করা অবশ্য জানেন ল্যাপটপ দিয়ে এরকম লাগে ফোন দিয়ে অন্যরকম লাগতে পারে আমরা ফোন দিয়ে যেহেতু দেখব না আমরা ল্যাপটপ দিয়ে দেখতেছি তো আপনারা এখানে আসার পর আপনারা পাশের এইখানে দেখবেন একটা আইকনের মতো হয়তো আপনার অন্য কোনো জিনিস থাকতে পারে একদম ব্লাস্টের দিকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেক কিছু অপশন আসবে অন্য কোনো কিছু যাওয়ার দরকার নাই আমি চাচ্ছি সেটিংয়ে ক্লিক করবেন নতুন চ্যানেল তৈরি করার জন্য সেটিংয়ে ক্লিক করবেন আমি সেটিংয়ে ক্লিক করলাম এখানে চ্যানেল স্ট্যাটাস ফিউচার আছে অ্যাড ম্যানেজার চ্যানেল আছে ভিউ অ্যাডভান্স সেটিং আছে অ্যাড রিমুভ ম্যানেজার যদি কোনো চ্যানেল রিমুভ মানে রিমুভ করতে হয় এবং ম্যানেজার বানাইতে হয় কাউরে সে এখান থেকে করতে পারেন এটা হচ্ছে ভিউ সেটিং মানে আমাদের কোনো সেটিং দেখতে গেলে এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে ফিউচার দেখার জন্য এটা আমরা পরে জানবো একটা একটা আমরা ফার্স্ট টাইম অ্যাড এ ম্যানেজার ইউর চ্যানেল এখানে আমরা ক্লিক করবো মাঝখানেটা তো এখানে আমরা ক্লিক করি দেখি কি আসে হ্যাঁ এখানে আসার পরে এখানে আমার মোটামুটি অনেকগুলো তৈরি করা আছে চ্যানেল তো আমি একটা নতুন চ্যানেল তৈরি করার জন্য এখানে হয়তো আপনার অন্য কোনো রকম আসতে পারে তো আপনি একটা প্রথম টাইমে একটু ক্লিক করলে হয়ে যাবে প্রথমটা একদম সহজে তারপরে ব্যান্ড চ্যানেল তৈরি করবেন তো আমি যেহেতু ব্যান্ড চ্যানেল তৈরি করব ব্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্রিয়েট অপশন নামে পাবেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমি একটা নাম দেই আমার চ্যানেলের নাম দেই যেহেতু আমি চাচ্ছি যে মোটিভেশন ওই মিউজিক নিয়ে কাজ করব কারণ ওগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় তো আমি দিতেছি হচ্ছে রিল্যাক্স কারণ আমি কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আমার চ্যানেলের নাম দিব কারণ হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে যদি আপনি নাম দেন তাহলে সার্চ করলে আপনার চ্যানেলটা শো হওয়ার সম্ভাবনা থাকবেন দেন আপনার ভিডিওগুলো সাজেড ভিডিওতে শো করবে মানে এই রিলেটেড যদি কোনো ভিডিও কেউ বানায় তাদের ভিডিওর নিচে আপনারটা শো করবে সেখান থেকে আপনি কিন্তু একটা ট্রাফিক পেতে পারেন রিল্যাক্স মিউজিক কী দেওয়া যায় রিল্যাক্স মিউজিক টোয়েন্টি ফোর এটা দিলে হবে টোয়েন্টি ফোর দিয়ে দিই টোয়েন্টি ফোর ওকে এটা দিয়ে দিলাম ভালো লাগবে মিউজিক ওকে এটা দিয়ে দিলাম দিয়ে টোয়েন্টি ফোর মোর কীরকম লাগতেছে তো আমি এটাই দিয়ে দিলাম রিল্যাক্স মিউজিক দিয়ে আমি ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করে দিলাম আমাদের একটা চ্যানেল মোটামুটি আল্লাহ রহমতে হয়ে গেল এখন আমাদের বাকি সেটিংগুলো করতে হবে কিভাবে সেটিং করতে হয় হ্যাঁ আমার কথা কি শোনা যায় সবাই আছেন আপনারা হ্যাঁ, হ্যাঁ, ওকে ঠিক আছে হ্যাঁ আমিরুল ভাই আপনি আছেন হ্যাঁ সাগর ভাই কিছু বলতেছিলেন মেবি হ্যাঁ, আমি আমার ওই যে চ্যানেল একটা ক্রিয়েট করছি ওটার ব্যানারটা শো করতেছে না আমি অবশ্যই একা ওকে ওটা আমরা ক্লাসের শেষে দেখি হ্যাঁ ওকে তো আমরা একটা চ্যানেল তৈরি করে ফেললাম এখন চাইলে আমরা এখান থেকে আরও অনেক কিছু করতে পারি তো আমরা চ্যানেলে এটা হচ্ছে আমাদের চ্যানেল একদম পরিষ্কার তো এবার আমরা কাস্টম চ্যানেলে ক্লিক করবো কাস্টম চ্যানেল এখান থেকে আমরা সমস্ত সেটিং করতে হবে আমাদের কাস্টম চ্যানেলে ক্লিক করলাম ওকে এটা আমরা দিয়ে দেবো কন্টিনিউ কন্টিনিউ করে ফেললাম আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো এটা হচ্ছে আমাদের হোম পেজে কীরকম থাকবে সেটার ডিজাইন আমরা করতে পারবো তো এটা আমরা দেখব না আগে আমরা চাচ্ছি ব্যান্ডিং ব্যান্ডিংয়ে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে লোগো দেওয়ার জায়গা এটা হচ্ছে মানে চ্যানেল আর্ট যেটা বলে থাকি সেটা দেওয়ার জায়গা তো আমরা প্রথমে একটা লোগো তৈরি করি আমাদের যেহেতু লোগো দরকার আর আমাকে অবশ্যই জানতে হবে রিল্যাক্স মিউজিক যারা করে তাদের মানে লোগোগুলা কীরকম হয় এটা আমরা দেখি কেউ কেউ কোনো কিছু দেয় নাই ডাইরেক্ট মানুষের ছবি দিয়ে দিছে ওকে এই লোগোটা অবশ্য ভালো লাগতেছে দেখি তো একটা পাখির একটা ছবি দিছে না অনেক সুন্দর ওকে তো আমি ক্যানভাতে চলে যাব এখানে লিখবো আমরা ক্যানভা ক্যানভা সমস্যা সমস্যা হবে না ক্যানভা লেখেন ক্যানভা ডট কম লিখলে উপরের ইউরএলটা দেখেন ক্যানভা ডট কম এখানে লেখার পর আমরা এই অপশন আসবো যদি কারো না আসে এখানে সাইন আপ করবেন সাইন আপ করলে হয়ে যাবে তো আমাদের অবশ্য এটা পেড বাসন আপনি ফেসবুক দেওয়া সাইন আপ করবেন করে আমাদের কাছে লাইসেন্স আছে এটা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এখানে লিখব লঘু লঘু আমরা যেহেতু লঘুর সাইজ জানি না আমরা এখানে যদি শুধু লিখি লঘু লঘু লিখলেই আমরা এখানে লোগোর সাইজটা পেয়ে যাবো দেখেন উপরে একটা লোগো আসছে ঠিক আছে আমরা লোগোটা ক্লিক করে দিই আমাদের অটোমেটিকলি তারা লোগোর সাইজে নিয়ে যাবে এবং একটা ট্যাম্পলেট তৈরি করতে দিবে তো আমার এখানে আমি চাচ্ছি একদম ফাঁকা এটা নিতে চাচ্ছি দেখেন এখানে অনেকগুলো লোগো কিন্তু শো করতেছে দেখছেন অনেক লোগো শো করতেছে তো আমি চাচ্ছি এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজেশন করে কোনো একটা লোগো ইউজ করতে পারেন আপনি একটু পছন্দ করি আমরা দেখি কোনটা ভালো লাগে চাইলে আমরা নিজেরাও তৈরি করতে পারি সমস্যা নেই এটা গাড়ির জন্য এটা গেমিংয়ের জন্য এটা হচ্ছে এটা অবশ্য ভালো আছে কারণ এটা আমাদের সাথে যায় এই লোগোটা আমাদের সাথে যায় কিন্তু এখানে হার্ড আসছে তো মানে এখানে হার্ডটা ওকে আপাতত ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দিই ধরেন অন্য কালারতে সাদাই বেটার লাগবে না আর একটু হালকা ড্রাগ থাক আমরা এখান থেকে একটু কাস্টমাইজেশন করি হয় নাই ন্যাচারাল ন্যাচারাল ভাবসব থাকা দরকার লোকের ভিতরে ওকে এটাই থাক তো আমরা চাচ্ছি এই লঘুটার কালারটা অন্যরকম দিয়ে দিই কালো দিয়ে দিই দেখি কালোতে কীরকম লাগে ভালো লাগে না ওকে লাল করে দিলাম আর এখানে আমার চ্যানেলের নামটা আমি এখানে দিলাম আমার লঘুর সাথে বসায় দিই রিল্যাক্স মিউজিক এখানে কপি করে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম ক্যানভার ক্যানভার ডিজাইনটা যদি কারো সমস্যা হয় কোনো সমস্যা নাই আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন ক্যানভার ডিজাইন নামে তো এটা দেখে ভিডিওটা করে মানে ডিজাইনটা করে ফেলবেন আমরা আপাতত ডিজাইন করতেছি না আপাতত একটা দিয়ে রাখতেছি আমরা নেক্সট টাইমে ডিজাইন করা শিখবো ক্যানভাতে কীভাবে ডিজাইন করতে হয় ওটা দেওয়া আছে আইডিয়া তো আমরা এখান থেকে দিলাম ফন্ট আমার কাছে ভালো লাগতেছে না আমি দেখি ফন্টটা চেঞ্জ করে দিই এখানে রিল্যাক্স মিউজিক ওকে এটা চলবে এই কালারটাও চাচ্ছি যে নীলই থাক ভালো লাগবে ওকে তো আমি চাচ্ছি এই লোগোটা হোক এখানে এবার আমি ডাউনলোড করে ফেলি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি ওকে তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব আপলোডের এখানে আমাদের লোগোটা দিয়ে দিলাম তো আমাদের লোগোটা এখন সাইজ করে নিতে বলতেছে ওকে আমরা এই সাইজে রাখবো এখান থেকে ডান করে দিব তো আমাদের ডান করা কমপ্লিট এখন আমাদের লাগবে একটা হচ্ছে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট বলে থাকে যেটা যেটা আমাদের এইখানে শো করে দেখেন একটা সেলের এখানে শো করতেছে ঠিক আছে তো এরকম চাচ্ছি যেরকম কিছু একটা আমাদের এখানে শো করুক তো আমি যেটা করব এখন আমি একটা চ্যানেল আর্টের একটা সাইজ বানাই এবার এখানে আমি সার্চ করি তো এখানে লিখি চ্যানেল ওকে ইউটিউব ইউটিউব আর্ট লিখবেন আর্ট লিখলে এখানে ইউটিউব চ্যানেল আর্ট লিখলে এই ইউটিউবের যে চ্যানেলের আর্টটার সাইজ কীরকম এটা অটোমেটিকলি তারা বের করে দিবে আপনাকে তো আমরা দেখি বের করি দেখি বেরোয় কিনা হ্যাঁ বেরোইছে অবশ্য বেরোইছে সমস্যা নেই অনেকগুলোই দেখাচ্ছে এখানে তো আমি কিছু কয়েকদিন আগে এই ডিজাইনটা করছিলাম আমি চাচ্ছি না এই ডিজাইনটা বারবারই করি তো যেহেতু আমার ডিজাইনটা একটা অন্যরকম হতে চায় হতে হবে যেমন পশু পাখি থাকবে যেহেতু মাইন্ড রিল্যাক্স করার জন্য এই চ্যানেলটা তো আমি এটাই নিয়ে নিয়ে আমি একটু কাস্টমাইজেশন করি এই সাইজটা আমরা কিন্তু এখান থেকে ক্যানভা থেকে পেয়ে গেলাম তো এই কালারটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি না এই কালারটা হোক তো আমি এই কালারটা চেঞ্জ করে দেখি অন্য কোনো কালার দেওয়া যায় কিনা ভালো লাগে না ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাকগ্রাউন্ড टेम्पलेट ठीक है यहां मैं लिख के बैकग्राउंड बैकग्राउंड ओके येना अनेक রকমের ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল देखिए ये आシェkina এটা তো ভিডিও এটা নেওয়া যাবে না ধরেন আমি একটা ইমেজ পিকজেল থেকে নিয়ে আসি পিকজেল বয় যাই চলে যাই পিকজে বয় এখানে আমি ক্লিক করি ক্লিক করে আমাদের এখানে একটা ডাউনলোড করি ন্যাচারাল লিখলে পেয়ে যাবো এরকম ন্যাচারাল ন্যাচারাল ইমেজ দেখি এখানে কোন ইমেজটা ভালো লাগে অ্যামাজন জঙ্গল মঙ্গল থাকলে বেটার লাগবে প্রকৃতিকের বাংলা কি এক সেকেন্ড সরি প্রকৃতিকের ইংলিশ প্রকৃতি এটাই তো আসে এটা তো অনেক কম আসতে আছে ঠিক আছে দেখি তো আমি ভুল লেখছিলাম নাকি বার নাম এরকম তো হওয়ার কথা না অনেক পিকচার আসার কথা হাজার হাজার পিকচার আসার কথা ওকে এবার আইছে সত্তর হাজার পিক্স আমরা বুলবার নাম লেখছিলাম তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পিকচার এই পিকচারটা আমার চোখে লাগতেছে অস্থির লাগতেছে এটা ডাউনলোড করে ফেলি ওকে ডাউনলোড ডাউনলোড ওকে ট্রাক্টারের একটা আইকন চাচ্ছে আমি ট্রাক্টরের আইকন দিয়ে হলাই ওকে ডাউনলোডটা হোক ওকে হয়ে গেছে তা আমি চাচ্ছি না আর পিকচার এখান থেকে নিতে আমি এটা আপলোড করি আমাদের ক্যানভাতে আপলোড করি তো আমাদের ক্যানভাতে আপলোড করি আপনারা কিন্তু এই ক্লাসটা করার আগে একটু ক্যানভাটা একটু ভালো করে দেখে নেবেন ক্যানভার ক্লাসটা করলে আশা করি আর কোনো সমস্যাই হবে না তো এটা আমি চাচ্ছি গ্রুপ করে এগুলো গ্রুপ করে ফেলি গ্রুপ করে এখান থেকে গ্রুপ করি গ্রুপ গ্রুপ নিচ্ছে না গ্রুপ তো নেওয়ার কথা ওকে ডুপ্লিকেট করি গ্রুপ যেহেতু নিচ্ছে না গ্রুপ ডুপ্লিকেট করি ওকে এবার ঠিক আছে দেখি এই পিকচারটা টান দিয়ে দেখি হয় কি না আমি চাচ্ছি যে গাছটা যেন একটু এদিকে থাকে এটা আমি তালা দিয়ে দিই যাতে নড়াচড়াচাড়ি না করে আর কি এটা আমি একটু ছোট করে দিই মোটামুটি একটা হাফ ডিজাইন করলে হবো অত ভালো লাগবে না মিউজিক মিউজিক আমাদের চ্যানেলের নাম হচ্ছে মিউজিক মানে রিল্যাক্স মাইন্ড ওকে এটা দিয়ে দিলাম আমাদের ডিজাইনটা খুব একটা ভালো লাগতেছে না এটা কালারটা চেঞ্জ করে ফেলি কালারটা সাদা ওভারটা কেটে দিই মানে হুবার আছে তো একটা হুবারের জন্য ভালো লাগতেছে না ওকে হুবারটা কেটে দিই এবার ঠিক আছে এখানে আমাদের একটা লোগো এনে দিই যে লোগোটা আমরা তৈরি করলাম ওই লোগোটা এখানে দিয়ে দিই সমস্যা নেই এগুলো আমি পরবর্তীতে একটু কাস্টমাইজেশন করে নেব মানে ঘন্টাখানিক লাগবে এই ডিজাইনটা করতে গেলে ভালো একটা ডিজাইন করতে গেলে আমি একটা বেসিক ডিজাইন করে শুধু কাজটা এগিয়ে যাই ঠিক আছে দিয়ে দিলাম তো আর কিছু দিব না এখানে দিয়ে দেবো হচ্ছে অফিসিয়াল চ্যানেল মানে হিরো আলমের চ্যানেল অফিসিয়াল চ্যানেল দিয়ে আমি এটা সেভ করে ফেলি মোটামুটি একটা ডিজাইন হাফ ডিজাইন থাক সমস্যা নেই আমি এত ভালো ডিজাইন করতেছি না ভালো ডিজাইন করার জন্য সময় লাগবে তো আমি এটা করে ফেললাম করে ফেলি এখানে আপলোড করে ফেলি আমাদের ইমেজটা দেখি কাজে লাগে কিনা তারপরে দেখেন সাইজ ছোটো চাচ্ছে ওকে সমস্যা নাই যেরকম আছে এরকমই থাক আমি এটা সেভ করে ফেলি সেভ করে পাবলিশে আমরা ক্লিক করব যদি পাবলিশে ক্লিক না করেন তাহলে কিন্তু এটা দেখাবে না সাগর ভাই সমস্যা এই জায়গায় পাবলিশ করতে হবে ঠিক আছে পাবলিশ করলে আপনার পিকচারটা দেখাবে এখন আমাদের একটু হ্যাঁ হ্যাঁ বলুন ওইটা সময় লাগবে একটু সময় লাগবে ঠিক আছে এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে আমরা তো বুঝলাম এটা হচ্ছে পিকচার এটা হচ্ছে ব্যানার এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক কোনো ভিডিও যদি আপনার ভিডিও কেউ যদি কোনোটা দিয়ে এক রেকর্ড করতে যায় বা চালাইতে যায় যদি আপনি এই মার্কটা দিয়ে রাখেন আপনার লোগোটা দিয়ে রাখেন এখানে তাহলে ভিডিওর উপরে ওটা শো করবে অটোমেটিকলি ঠিক আছে তো এটারে বলা হয় মার্ক তো আমরা চাচ্ছি না এই মার্ক দিতে এটা হচ্ছে বেসিক ইনফো এটা হচ্ছে আপনি যদি চ্যানেলের ভিতরে ডেসক্রিপশন লিখতে চান সেই ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে দেখি কোনো ডেসক্রিপশন পাই কিনা চ্যানেল ডেসক্রিপশন ওকে অ্যাবাউট অ্যাবাউটে যাই এই একটা ডেসক্রিপশন লেখছে ঠিক আছে আমি ধরেন এটাই কপি করে মাইরে দিলাম আপাতত মনে করেন এই ডেসক্রিপশনটা আমি লেখছি ঠিক আছে লেখছি এটা হচ্ছে আমার ডেসক্রিপশন যেহেতু এটা আমার নাম না এটা হচ্ছে মানে তাদের একটা ডেসক্রিপশন আমি মানে আমার বোঝানোর জন্য এখানে নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন অ্যাডেল ল্যাঙ্গুয়েজ লাগবে না তো এটা হচ্ছে কাস্টম লিঙ্ক এই লিঙ্কটা আপনি এখন না একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি এই লিঙ্কটা কাস্টমাইজেশন করতে পারেন আপনার মন মতে দুই অক্ষর বা তিন অক্ষরে দিতে পারেন কাস্টম লিঙ্কটা কি একটু যদি আমরা দেখি এখানে দেখেন আমি যদি লিখি ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু এটা যদি আপনারা লেখেন আপনার এই যে আমার এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে এখন দেখেন এই যে উপরে একটা নাম আসলো দেখছেন এটা হচ্ছে শর্ট করছে আমি দেখছেন এই নামটুকু হচ্ছে কাস্টম আমি এটা এটা হচ্ছে কাস্টম আমি লিঙ্কটা কাস্টম করছি মানে শোটো করছি তো এটা হচ্ছে এটা আর ইমেল যদি আপনার বিজনেসের ভিতরে কেউ ইমেল দিতে চান বা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই ইমেলের মাধ্যমে যেন করতে পারে যদি আপনার যদি এটা এটা যারা দেয় তাদের উদ্দেশ্য থাকে এখান থেকে স্পন্সার হিসেবে কাজ করার মানে আপনার অনেক ভিউ হচ্ছে আপনি স্পন্সার হিসেবে কাজ করলেন এটার কাজ হচ্ছে এটা চাইলে আপনি দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর ব্র্যান্ডিং তো আমরা বুঝলামই এটা হচ্ছে লোগোর জায়গা এটা হচ্ছে লে লেআউট হচ্ছে কি যেমন আমি যদি একটু আবার দেখি আমার চ্যানেলটা মানে চ্যানেলটা সাজাইতে হয় মানে প্রফেশনাল একটা লুক দিতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে দেখেন আমি প্রথমে ফিউচারের একটা ভিডিও রাখছি বড় করে এটা হচ্ছে কিন্তু হোম পেজে দেখেন হোম লেখা আছে ভিডিওতে না হোম এখানে দেখেন আমি একটা ভিডিও সেট করছি তারপরে পপুলার মানে নতুনে যেগুলো আপলোড করছি একদম রিসেন্টলি সেগুলো এখানে শো করবে তারপরে আমি রাখছি পিপল মানে পপুলার আপলোড যেগুলো আমার ভিডিওতে সবচেয়ে ভিউ বেশি হবে সেগুলো এখানে শো করবে তারপরে হচ্ছে এটা হচ্ছে প্লে লিস্ট এটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই প্লে লিস্টের ভিতরে শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বিষয় শেখাবো এটা হচ্ছে একটা রুম তৈরি করছি এটা হচ্ছে এসিওর রুম তৈরি করছি এখানে এসিওর ভিডিও পাওয়া যাবে তারপরে হচ্ছে এখানে ওয়ার্ড প্রেজের ভিডিও পাওয়া যাবে তারপরে আপনার এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিও পাওয়া যাবে এই পেজে মানে এই সেকশনে এই প্রতিটা হচ্ছে সেকশন এখানে গুগল অ্যাডসের সেকশন আছে এই যে এটা সাজাইছি এটা সাজাইতে হয় মূলত এখান থেকে তো আপনি কি রাখবেন এটা হচ্ছে ফিউচার তো আপনি যদি চান এখানে ভিডিও রাখতে পারেন এখন যেহেতু ভিডিও নাই তো আমি চাচ্ছি সেকেন্ডে কি প্রথমে রাখছে শর্ট ভিডিও তো আমি এগুলো কেটে দিই কেটে দিলাম কেটে দিয়ে আমি চাচ্ছি যে এখানে নতুন একটা সেকশন তৈরি হোক এই যে ফিউচার সেকশন আমরা অ্যাডে সেকশনে ক্লিক করব ক্লিক করে আমি চাচ্ছি যে আমার এটার মতো ডিজাইন হবে প্রথমে রাখবো কি আপলোড ভিডিও তাহলে এখানে আমি আপলোডটা সিলেক্ট করে দিলাম তাহলে একটা সেকশন আসলো তারপর আমি চাচ্ছি আবার আরেকটা সেকশন হোক কি সেকশন পপুলার ভিডিও থাকবে আমি দ্বিতীয় সেকশনটা অ্যাড করলাম আমি চাচ্ছি এখানে একটা প্লে লিস্ট হোক মানে আমার ভিডিওর মতো একটা প্লে লিস্ট হবে ওকে প্লে লিস্টে কি আমরা বুঝবো একটু পরে মানে একটা জায়গায় আপনি অনেকগুলো ভিডিও রাখতে পারবেন সেটার বলে প্লে লিস্ট তো আমি চাচ্ছি যে একটা সিঙ্গেল প্লে লিস্ট হবে ওকে আমি প্লে লিস্ট দিয়ে দিলাম যেহেতু আমার এখানে প্লে লিস্ট তৈরি করা নাই তো আমরা এটা দেখাতে পাচ্ছি না এখন আমরা একটু এটা পাবলিশ করে নিই তারপরে আমরা দেখাচ্ছি প্লে লিস্ট কীভাবে তৈরি করে তো এখানে যাবেন দেখেন পাশে একটা অপশন আছে প্লে লিস্ট প্লে লিস্টটা ক্লিক করবেন এখানে আসবে আসবে অবশ্য একটু লেট হতে পারে এবার দেখেন এই যে কর্নারে দেখেন একটা প্লে লিস্টের একটা অপশন আছে প্লে লিস্ট নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করবেন ধরেন আমি চাচ্ছি যে এখানে আমি চাচ্ছি যে মিউজিক যত মিউজিক রিলেটেড ভিডিও আছে বা রিল্যাক্স ওই যে আমার চ্যানেলের নাম যেটা আছে আমি লিখি ওইটা নিয়ে একটা মিউজিক বানাবো এখানে শুধু ওই রিলেটেড মিউজিক থাকবে অথবা ফানি ভিডিও থাকবে ধরেন ফানি মিউজিক ফানি মিউজিক ধরেন ফানি মিউজিক থাকবে তাহলে আমি একটা তৈরি করলাম এটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে এই জিনিসটা কি এটা হচ্ছে আপনার ভিডিওটা আপনি চাইলে পাবলিক করতে পারেন যেটা সবাই দেখতে পারবে এটা হচ্ছে প্রাইভেট এটা যদি আপনি প্রাইভেট করে রাখেন আপনি যাকে যাকে লিঙ্ক দিবেন যাকে যাকে পারমিশন দিবেন তারা আপনার ভিডিওটা দেখতে পারবে আর এটা হচ্ছে আনপাবলিশড আপনার ভিডিওটা মনে করেন আপনার সাবস্ক্রাইবারটা দেখতে পারবে আপনি লিঙ্ক দিলে দেখতে পারবে কিন্তু সেটা পাবলিশ হবে না মানে সিরিয়ালভাবে দেখাবে না শুধু মানে একটা জায়গায় লুকানো থাকবে তো এটা হচ্ছে এটা তো আমি চাচ্ছি এটা পাবলিক অবস্থায় থাকবে আমি ক্রিয়েট করে ফেললাম এখান থেকে দেখেন একটা প্লে লিস্ট হয়ে গেল এবার যদি আমরা সেই জায়গায় চলে যাই আবার যেমন সেটিংয়ে চলে আসি সেটিং থেকে ওকে সেটিংয়ে পরে আসি তার আগে আমরা যেখানে ছিলাম সেখানে যাই ওকে তো আমরা এই সেকশনে ছিলাম আমরা একটু রিপ্লেস করি তো একটু রিপ্লেস করি হ্যাঁ এখানে আসছি এবার আমরা রিপ্লেস করে এবার দেখেন আমি একটা প্লে লিস্ট অ্যাড করবো এখানে আমরা অ্যাড এক সেকশনে ক্লিক করব ক্লিক করে এবার সিঙ্গেল প্লে লিস্ট ওকে সিঙ্গেল প্লে লিস্টটা এখানে সিলেক্ট করে দিলাম তাহলে কি আমার সিঙ্গেল প্লে লিস্টটা এখানে অ্যাড হয়ে গেল তো এখানে সব কিছু করে পাবলিশ করে দেবেন তার মানে আমার এরকম করে আপনি রুম সাজাইতে পারবেন আপনার মনের মতো করে বিষয়টা বুঝতে পারছেন আপনারা একটু মুখ খোলেন সবাই ওকে হ্যাঁ শ্রাবণ আসো শ্রাবণ তো দুজন হ্যাঁ বুঝতে পারতেছে কিছু হ্যাঁ, ওকে ঠিক আছে তো এটার কাজ হচ্ছে এটা তো এবার আসি হচ্ছে আমরা সেটিংয়ে চলে যাই এটা তো অবশ্য আমরা এখানে দেখতে পারো এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটি একটু পরিচয় হই এখানে আপনার কত সাবস্ক্রাইবার কত ভিউ কোন ভিডিওটা কত ভিউ হচ্ছে এগুলা দেখতে পারবেন এখন এগুলো দেখতে পারতেছি না জিরো জিরো সব কিছু তো কন্টেন্ট কন্টেন্ট জিনিসটা কি আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন ওইটাই হচ্ছে কন্টেন্ট ওইগুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি ভিডিও পাবলিশ করছেন কটা এখানে দেখতে পারেন লাইভ কটা করছেন এখানে দেখতে পারবেন এটা হচ্ছে প্লে লিস্ট কেবল তো দেখলাম প্লে লিস্টের অর্থ হচ্ছে আপনার কোনো বিষয়ের উপর আপনি শিখাবেন সেই বিষয়টা এক জায়গায় করে রাখতে পারবেন যেটা মানুষ এক এক একে জানি দেখতে পারে এটা হচ্ছে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সের বিষয়টা হচ্ছে ধরেন এখানে ওভার ভিউ আছে এখানে কত ভিউ হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে এখানে আপনি আঠাইশ দিনেরটা দেওয়া আছে আমি চাইলে টোটাল তেষট্টি দিনেরটা দেখতে পারি যেহেতু আমাদের চ্যানেল রিসেন্টলি করা হয়েছে তো দেখা যাবে না এটা আঠাশ মানে আঠাশ ঘন্টা সরি আটচল্লিশ ঘন্টার ভিতরে কতগুলো ভিউ হয়েছে মানে সাবস্ক্রাইবার হয়েছে ভিউ হয়েছে আপনারা এখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে ফুলটা দেখতে পারবেন আঠাশ দিনে তো এটা এটার হচ্ছে কাজ এটা এটা হলো রিস আপনার ভিডিওটা কত মানুষের কাছে দেখাইছে কতগুলো মানুষ ক্লিক করছে কতগুলো ভিউ হয়েছে কতগুলো নিউ মানে ইউনিক ভিউ হয়েছে মানে নতুন ভিউ আসছে সেটা হচ্ছে এটা এটা হলো সোর্স বিভিন্ন কিছু আপনি এখানে দেখতে পারবেন যে এই ভিডিওগুলো কোথা থেকে ভিউ আসতেছে এক্সটার্নাল থেকে আস্তে আস্তে কত পার্সেন্ট ট্রাফিক সোর্স ভিডিও সোর্স ইউটিউব সার্চ থেকে কত আস্তে আস্তে প্লে লিস্ট থেকে কত আস্তে আস্তে এটার এ টু জেড মানে একটা ভিডিওর সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা সেম কথা এঙ্গেজমেন্ট আর রিস মানে আপনার ভিডিওগুলো ভিউ মিউ দেখে আর কি এটা হচ্ছে অ্যাডভেন্স অ্যাডভেন্স হচ্ছে আপনার আপনার ভিডিওতে মানুষগুলো যে আসতেছে সেগুলা কত বয়স থেকে কত বয়সের হবে এবং ফিমেল না মেল মানে কোন কান্ট্রি থেকে আসতেছে অ্যাডভেন্সের এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এটা এখনই বুঝবেন না এত কিছু কারণ ভিডিও আপলোড করার পরে এটা আপনারা পরিষ্কার হবে কারণ আমাদের যেহেতু আরও অনেক বড় একটা পার্ট এটা ইউটিউবের তো এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট অ্যানালাইটিক্স গেছে এটা হচ্ছে কমেন্ট রিসেন্টলি আপনার ভিডিওতে কারা কারা কমেন্ট করছে সেটা এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে সাবটাইটেলস এটা আমাদের কোনো কাজ নাই তো এটা হচ্ছে কপিরাইট তো কপিরাইট হচ্ছে আপনার ভিডিওতে কেউ যদি কপিরাইট দেয় সেটা এখান থেকে দেখতে পারবেন এখন আমাদের কোনো কপিরাইট নাই এখানে বলতেছে নাথিং ইট সি ইট এটা হচ্ছে এটা তো এটা হচ্ছে মনিটাইজেশন হ্যাঁ হ্যাঁ সেটাও আছে একটু বেরোইতেছে আস্তে আস্তে এটা হচ্ছে মনিটাইজেশন এটা হচ্ছে মনিটাইজেশন ঠিক আছে আপনার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটা কমপ্লিট হলে আপনি দিন অ্যাপ্লাই করলে আপনার মূলত এখান থেকে গুগল অ্যাড মানে গুগল অ্যাডসেন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনার ভিডিওতে অ্যাড চলবে বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন আর এখানে দেখেন কি বলছে ইউটিউব হচ্ছে একটা গার্স আর এটা হচ্ছে ফিতা মানে মাপতাছে এই জিনিসটা বুঝাইতেছে যে আপনি যদি একটা গাছকে প্রতিদিন পরিচর্যা করেন এটা ধীরে ধীরে বড় হবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে আর প্রথম আপনাকে ছোট ছোট ফল দিবে তারপরে কিন্তু বড় বড় ফল দেওয়া শুরু করবে কিন্তু প্রতিদিন আপনাকে পরিচর্যা করতে হবে খুব একটা সুন্দর একটা মিনিং দিছে যাই হোক এটা হচ্ছে কাস্টমাইজেশন এই যে আমরা কিছুক্ষণ আগে যেখানে ছিলাম কাস্টমাইজেশনে ছিলাম তো এটা তো আমরা অবশ্য দেখে ফেলছি অপশনটা অডিও লাইব্রেরি এখান থেকে ইউটিউবের যত অডিও আছে ফ্রি অডিও আপনার যদি কোনো অডিও লাগে এখান থেকে নিতে পারবেন ডাউনলোড করতে পারবেন এগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন কোনো রকম কপিরাইট হবে না আরও চাইলে আপনি সার্চ করে নিতে পারেন এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বিডিআই কিউয়ের মাধ্যমে আসছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই এবার আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে আসলাম এটা হচ্ছে ইউএসডি আপনি ডলারটা যদি আপনার ডলার বা কারেন্সি কোন দেশের হবে মনিটাইজেশনের সময় অবশ্যই আপনারা ইউএসডি ডলার সিলেক্ট করে রাখবেন এটা ইউএসডি থাকবে ইউএসডি এটার কোনো কাজ নেই এটা হচ্ছে চ্যানেল চ্যানেলটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি এটা কোন কান্ট্রিতে আপনি আছেন সেটা চ্যানেলের কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন অবশ্যই আমি বাংলাদেশ দিব কারণ বাংলাদেশ এখন মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল মানে মনিটাইজেশন পাওয়া যায় বাংলাদেশ থেকে তাহলে তার কোনো সমস্যা নাই এটা হচ্ছে কিওয়ার্ড আপনি এখান থেকে কিওয়ার্ড সেট করে দিতে পারবেন সমস্ত ভিডিওতে চ্যানেলের ভিতরে দেখেন আমি একটা ভিডিও দেখাই আমাদের এই ভিডিওটাই দেখাই আপনাদের তো আমি ভিডিওর এখানে চালু করতে পারবো না কারণ হচ্ছে এ দেখেন এটা হচ্ছে ভিডিও ট্যাগ এটা কিন্তু দেখতেছি আমরা বিডিআই কিউ এর মাধ্যমে এগুলো আমরা পরবর্তীতে দেখব আমরা আপাতত এটা দেখতেছি এটা হচ্ছে চ্যান মানে ভিডিও ট্যাগ এই ট্যাগের মাধ্যমে মানুষ আমাদেরকে খুঁজে বের করতে পারবে তো এই যে এখানে দেখেন গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়াল দুই হাজার বাইশ এই কিওয়ার্ডটা যদি কেউ কেউ লেগে সার্চ করে আমার এই ভিডিওটা নয় নাম্বারে পাবে এটা হচ্ছে চ্যানেল ভিডিও ট্যাগ ভিডিওতে এগুলো ট্যাগ দিচ্ছি আমি নিচে দেখেন এটা হচ্ছে চ্যানেল ট্যাগ এই ট্যাগ ট্যাগটাই হচ্ছে এটা এই কিওয়ার্ডগুলো এখানে যদি আমরা এই ট্যাগগুলো এখানে সেট করে দিই তাহলে এখানে শো করবে তো এটার কাজটা হচ্ছে আপনার চ্যানেল কোড রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করে বা ট্যাগগুলো রিসার্চ করে আপনাকে বের করে এখানে দিতে হবে তো আপনি মিনিমাম পাঁচশো ওয়ার্ড ইউজ করতে পারবেন এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে আমরা যাই দেখি অ্যাডভান্স সেটিংয়ে কী আছে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চাদের জন্য না এই চ্যানেলটা আমরা এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে নিচের দিকে আসি অটোমেটিক ক্যাপশন দরকার নাই যেরকম আছে এরকম এবার হচ্ছে আমাদের নীরবের সরি কে জানো তো কিছুক্ষণ আগে প্রশ্ন করলো হ্যালো হ্যাঁ, হ্যাঁ শ্রাবণ না শ্রাবণ এই যে তোমার সাবস্ক্রাইবার এটা এখন দেখো টিক মার্ক করা আছে এখন তোমার সাবস্ক্রাইবারটা সবাই দেখতে পারবে এটা যদি আমি তুলে দেই তাহলে তোমার সাবস্ক্রাইবারটা আর কেউ দেখতে পারবে না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ওকে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং যদি আপনি অ্যাডভার্টাইজিং করতে চান সেটা আপনি অ্যাডভার্টাইজিং করবো ঠিক আছে যদি না করি এখানে টিকমার্ক দিয়ে দেবো ঠিক আছে দরকার নেই আপাতত এটা হলো ফিউচার এটার আমাদের কোনো কাজ নাই এখানে কি কি আছে যেরকম থাক তো আমরা চলে আসলাম হলে আপলোড আপলোডের এখানে আপনি যদি চান প্রতিটা ভিডিওতে মানে ভিডিওর নিচে ধরেন একটা ভিডিওতে বারে বারে কিন্তু আমি ধরেন আমাদের চ্যানেলে একটা ইউজ করি ধরেন এই ডেসক্রিপশনটা কিন্তু সমস্ত ভিডিওতে ইউজ করি বারে বারে যদি না লিখতে চান তাহলে এই ডেসক্রিপশনটা এখানে শো করে দিবেন মানে কপি করে এনে দিবেন তাহলে আর আপনাকে বারে বারে লিখতে হবে না ওই ডেসক্রিপশনটা আগে পাকে সবগুলো ভিডিওতে চলে যাবে অটোমেটিকলি এটা হচ্ছে টাইটেল আপনাকে অবশ্যই টাইটেল দিতে হবে না কারণ ভিডিওতে যদি আপনি টাইটেল দিয়ে রাখেন এখানে তাহলে সবকটা ভিডিও একই টাইটেল হবে দরকার নাই তো এরকমই থাকবে এখানে আপনি শুধু ডেসক্রিপশনটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ভিডিওটা পাবলিশ অবস্থায় থাকবে সবকটা না আনপাবলিশ অবস্থায় অবশ্যই পাবলিক অবস্থায় থাকবে তো এখানে হচ্ছে ট্যাগ আপনি চাইলে সবকটা ভিডিওতে একবারে ট্যাগগুলো দিয়ে রাখতে পারবেন ঠিক আছে এগুলো থাক এগুলো লাগবে না শুধু এখান থেকে ডেসক্রিপশনটা ইউজ করবেন অ্যাডভান্স সেটিংয়ে যদি যাই আমরা এখানে হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি চান যে অন্যজন আপনার ভিডিওটা পাবলিশ করবে তাহলে এখান থেকে এই যে ক্রিয়েটিভ কমন্স এটাই সিলেক্ট করে দিবেন দুই নাম্বারটা তাহলে আপনার ভিডিওটা যে কেউ পাবলিশ করতে পারে ডাউনলোড করে কোনো কপিরাইট হবে না যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখেন তাহলে আপনার ভিডিওটা পাবলিশ করতে দিবে না ইউটিউব অটোমেটিকলি তার চ্যানেলে যদি ছাড়ে অটোমেটিকলি তার চ্যানেলে স্টেক চলে যাবে এটা হচ্ছে ক্যাটাগরি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি আমাদের চ্যানেলটা হচ্ছে দেখি আমার ক্যাটাগরিটার সাথে যাই কিনা নিউজ গেমিং ট্রাভেল ইভেন্টস মিউজিক ওকে মিউজিক ফিল্ম ওকে মিউজিক রিলেটেড আমার সাথে যায় আমি যেহেতু মিউজিক নিয়ে কাজ করতেছি তো মিউজিক দিয়ে আমি ক্যাটাগরি দিয়ে দিলাম আপাতত তো এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ বা লোকেশন ও সরি এটা ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ল্যাঙ্গুয়েজ দিবেন এখানে চাইলে আপনি দিতে পারেন যেরকম আছে বাইডেবল এরকমই থাক আর কোনো কিছু দেখানোর দরকার নেই এখানে যেরকম আছে এরকমই থাকে এবার আছে পারমিশন এই পারমিশনে কী আছে কিচ্ছু নাই কমিউনিটিতে যাই কমিউনিটি এখানে যদি কারো অ্যাকাউন্ট যদি ম্যানেজার বা কোনো পোস্টে থাকে কমিউনিটি মানে মেন্টর মন্টর মানে মডারেটার থাকে অ্যাডমিন থাকে এগুলো যদি থাকে এগুলো থেকে এখান থেকে দেখতে পারেন বা তৈরি করতে পারবেন এগ্রিমেন্ট আমাদের লাগবে না আমরা যেটুকু কাজ করছি এইটুকু সেভ অ্যান্ড কন্টিনিউ করে বলবো তো আমাদের মোটামুটি এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল আশা করি সমস্ত সেটিং আপনারা বুঝতে পারছেন সেটিং কিভাবে করতে হয় হ্যালো হ্যালো বলেন কোন জায়গায় সমস্যা থাকলে আমাকে বলেন কারো কোনো প্রবলেম নাই এত এত ভালো হলে তো সমস্যা এখানে একটু প্রশ্ন আছে হুম হুম হুম যেমন আমি একটা ভিডিও করলাম ঠিক আছে হুম হুম ভিডিও শেষে আরেকটা ভিডিও আসবে ওকে মানে ওকে ওই ভিডিওটা ওই জিনিসটা আমরা শিখবো হচ্ছে আমাদের হ্যাঁ ইন্ট স্ক্রিন বা কার্ড স্ক্রিন ইউজ করে ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের ভিডিও প্রমোশনের ক্লাসের ভিতরে আমরা ওটা শিখবো আজকে আজকের ক্লাসটা শুধু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা ঠিক আছে চ্যানেল তৈরি করা অপটিমাইজেশন করা ডিজাইন করা কিন্তু ডিজাইনটা ভালো হয় না যদিও কারণ আমরা ডিজাইনটা করি নাই যার বেসিক একটা দিয়ে রাখছি ঠিক আছে কারণ ডিজাইনটা কীভাবে করতে হবে তাহলে অবশ্যই আপনাকে ই করতে হবে আমাদের ওই ক্যানভার ডিজাইনটার ক্লাস করতে হবে এবার একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে আমি অন্য জনকে বা অন্য কাউকে কিভাবে আমাদের চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দিব বা অ্যাডমিন অ্যাক্সেস দিব বা আমি একটা চ্যানেল তৈরি করছি সেটা আমি বাইরকে কিভাবে ট্রান্সফার করব ঠিক আছে এটা বাদ আছে তো আমরা এটা করার জন্য আমরা এখানে দেখেন ক্লিক করব আমাদের ছবির উপরে আমরা চলে যাব আবার সেটিংসে সেটিংসে ক্লিক করব এবার দেখেন নিচে আমরা এই চ্যানেলটা দেখব চ্যানেল অ্যাড এ ম্যানেজার এখানে ক্লিক করি ওকে একটু সমস্যা করতেছে আবার আমরা এখানে ব্যাক করে আবার ক্লিক করি মাঝে মাঝে সমস্যা করবই এবার হবে সমস্যা নেই এবার হয়েছে তো এটা হচ্ছে আমাদের মানে বায়ারদের কোনো চ্যানেল ম্যানেজ করার বা আমি যদি কাউকে চাই আমার মানে সহকারী বানাইতে বা আমি কাউকে কোনো পদ দিতে চাই যার মাধ্যমে আমাদেরকে তারা ই করবে মানে আমার চ্যানেলটা মেনটেন করবে বা বায়ারকে দিতে চাই যদি বায়ারকে দিতে চান তাহলে আমার জিমেলে আমি করব বাইরের কাছে জিমেল চাবো না ঠিক আছে তারপরে করে আমি এখানে তাকে অ্যাডমিন করে দিলে তিনি আমাকে চাইলে আমাকে বাদ দিতে পারবে ঠিক আছে তার নিজের আওত্তে নিয়ে নিতে পারবে তার চ্যানেলটা আর নিচে দেখেন একটা ছোট্ট করে মানে কচি করে একটা লাল বাটন আছে এটা হচ্ছে আপনার যদি আপনার চ্যানেলটা মনে করেন ভুল করে তৈরি করা হয়ে গেছে তাহলে আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারবেন বুঝতে পারছেন এখান থেকে চ্যানেল ডিলিট করা অপশান অবশ্য আমাদেরকে দেখতে হবে ধরেন আমি চাচ্ছি যে আমি এখানে আমি অ্যাকাউন্টে ম্যানেজার পদ দিতে ওকে আমি এখানে ক্লিক করলাম ম্যানেজিংয়ে ক্লিক করলাম ক্লিক করলে আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে ওকে আমি একটা পাসওয়ার্ড দিলাম মানে যতবার এটাতে ঢুকবেন ততবারই আপনার একটা করে পাসওয়ার্ড চাবে ওকে এখানে তো ঝামেলা বাজলো তো আমি পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে ওকে দিয়ে দিছি ওকে এবার আবার ক্লিক করতে হবে এখানে ম্যানেজিংয়ে এবার আমি দেখেন পদটা দিতে পারবো মানে আমি কাউকে ই ইটা দিতে পারবো তো আমি দেখি আমার কোনো একটা জিমেল আমি এখানে শো করি তো আমি চাচ্ছি আমার একটা জিমেল দিতে আমি এখান থেকে আমি জিমেল একটা সিলেক্ট করে ফেলি মানে কিভাবে বা বাইরের কাছে কি ধরনের এস এম এস যায় বা আমাদের কাছে বাইরেরা যদি কোনো ম্যানেজার অ্যাক্সেস দেয় সেটা কীরকম হয় সেটা দেখার জন্য এটা করা কারণ হচ্ছে যদি বাইরে যদি ম্যানেজার অ্যাক্সেস দেয় তাহলে যদি আমরা যদি নাই বুঝতে পারি তাহলে তার লাভ নাই ঠিক আছে তাহলে তো আপনিও বুঝবেন না বাইরেও বুঝবো না এটা বাংলা সং নাকি দেখতেছি এই জিমেল আবার কবে খুললাম আমি না বুতুরে জিমেল বুঝতেছি না ও এটা মনে হয় কালকে ইয়েরটা চলে আসে না ইয়া সেলেম সেলেম নয় ও যে বাংলা সং এটা কি তোমার জিমেল এইটা হ্যাঁ তাই তো ভাবছি আমি বললাম যে আবার ভুতুরে জিমেল আসলো কই থেকে আমার ঘরে এমনি দিয়ে জিনের বসবাস তার মধ্যে যদি আবার ওকে আমি এটা কপি করে ফেললাম কপি করে আমি চাচ্ছি যে আমার এই জিমেলের ভিতরে আমি এখানে আমি অ্যাক্সেস দিব তো আমি দেখেন এখানে দেখেন ছোট্ট করে একটা ফ্রেন্ডের একটা অপশন আছে দুইটা মাতা ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে আমি এখানে আমার জিমেলটা বসাই দিলাম বা বায়ারের জিমেলটা দিয়ে দিলাম আমি চাচ্ছি এই জিমেলটা আমি চাচ্ছি কোন তাকে কোন পথটা দিতে মানে কোন পাওয়ারটা দিতে আমি এখানে দেখেন অনেকগুলো এখানে ওনার পাওয়ার আছে যদি তাকে অনার দিয়ে দেয় তাহলে আপনারা ওর মধ্যে কোনো পার্থক্য থাকলো না আপনার যা কিছু খুশি ও চাইলে আপনার ডিলিট করে দিতে পারে সব কিছু করতে পারবে আপনি যা যা করতে পারেন ও তা তা করতে পারবে আর যদি আপনি বলেন যে ম্যানেজার পদ দিব তাহলে আপনার আপনি তার একটা নির্দিষ্ট একটা ই থাকবে তা আপনার ভিডিওগুলো ডিলিট করতে পারবে আবার চাইলে ভিডিও আপলোডও করতে পারবে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট করতে পারবে না এইটুকুই হলো পার্থক্য তো ম্যানেজিং দিয়ে দিলাম ম্যানেজিং দিয়ে ইনভাইট করে ফেললাম করে ডানে ক্লিক করে দিই ওকে আপাতত এখানেই থাক ঠিক আছে আবার একটু পরে আমাকে আবার আনলিস্ট করে দিতে হবে তো দেখেন আমার জিমেলে কিন্তু নোটিফিকেশান চলে আসে জাপানি টিভি থেকে এখানে বলতেছে ইউ রিসিভ অ্যান ইনভেশন ইনভাইটশন জাপানি টিভি ইনভাইট ইউর ম্যানেজ রিল্যাক্স মিউজিক আমি চাচ্ছি অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করি ইনভাইটেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলাম এবার দেখেন আমার অ্যাকসেপ্টটা হয়ে গেছে এরকম আসলে আবার অ্যাকসেপ্ট করলাম এবার কিন্তু আমার চ্যানেলটায় ম্যানেজার পদ পেয়ে গেছে তিনি এবার দেখি তিনি কিন্তু ম্যানেজার অবস্থায় আছে দেখছেন এখন এই যে আমি যে তৈরি করলাম এখন তার জিমেলটা থেকে আমি দেখি এখানে ইউটিউব লেখে সার্চ করি দিয়ে তার ওইখানে কিভাবে শো করবে দেখি আমি ওই জিমেলটা ওপেন করি এখান থেকে তার জিমেলটা জিমেলটা রিলাক্স মিউজিক কী জানি দেখলাম এই যেটা এটা হলো আপনার চ্যানেল বা সেলিমের এটা হচ্ছে জিমেল এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে শো করতেছে দেখছেন আমি চাইলে এখান থেকে বাকি কাজগুলো কিন্তু করে ফেলতে পারবো ধরেন এই যে এখন আমি সমস্ত চ্যানেলের দায়িত্বে আছি তো দেখেন আমি কি কি করতে পারবো দেখছেন আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো দেখতে পারবো সব কিছু এখান থেকে করে নিতে পারবো তো এটাই হচ্ছে ম্যানেজারের কাজ আমি চাচ্ছি এখন ম্যানেজারটা ডিলিট করে দিতে তো এখানে দেখেন একটা বাটন আছে রিমুভ এখানে ক্লিক করব ক্লিক করে রিমুভে ক্লিক করব ডান দিয়ে দিব তো এখন যদি এই লোকটা চায় এখন এই চ্যানেল থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে আশা করি তার ম্যানেজার পদ নাই এখনো এখনও যায় নাই তার মানে এখনও বুঝতে পারে নাই যে ম্যানেজার পদ দল হয়ে গেছে ওকে কেটে দিই একবারে ওকে সাইন আউট হয়ে গেছে দেখছেন অটোমেটিকলি তার মানে কাজ শেষ হয়ে গেছে ওর এখানে আপনি চাইলে কাউরে ই করতে পারবেন না চাইলে সমস্যা নেই আপনার মন মতো করে করে নিতে পারবেন এখন বলেন ইউটিউবের ভিতরে কোনো কিছু বাদ থাকলে এবার বলেন হ্যালো কোনো প্রবলেম আছে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে কালকে বা সরি নেক্সট ক্লাসে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন যার যে কয়টা আইডিয়া দিছে আপনার যদি আরও এক্সট্রা আইডিয়া থাকে সেই আইডিয়ার উপর বেস করে আপনি চ্যানেল তৈরি করবেন তৈরি করে আপনি ভিডিওটা আপাতত ছাড়তে পারেন কারণ এখান থেকে যদি আপনি ভিডিও ছাড়েন এই যে আজকে ক্লাস শুরু করলেন দূরে আপনি যদি প্রতিদিন ভিডিও না ছাড়তে পারেন কোনো সমস্যা নাই সপ্তাহে একটা করে ভিডিও ছাড়েন একটা ছাড়েন দেখবেন যে আমাদের ক্লাস করতে করতে আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় যাবে গা ঠিক আছে দেন এখান থেকেও একটা পজিশন তৈরি হতে থাকবে আপনার তো ফাইবার তো আছে ফাইবার থেকে তো ইনকাম হবেই তো ওইখান থেকে আসবে তাহলে মোটামুটি আগামী ছয় মাসের মধ্যে ভালো একটা পজিশনে দাঁড়িয়ে যাইতে পারবেন না একদম কনফার্ম ঠিক আছে তো এটা আপাতত করে আমাকে দেখান কাজে লাগেন সমস্যা নেই এই যে আমি আমার ইউটিউব চ্যানেল খুলে রাখছি মনে করেন আরও ছয় মাস আগে খুলে রাখছিলাম কিন্তু কাজ শুরু করছি মনে করেন এক এক বছর পরে তারপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে বুঝতে হবে তো আপনি খুলে রাখেন আস্তে আস্তে টুকটুক করে কাজ করে যান একটা ই করেন মাইন্ডসেট করেন যে আমি প্রতিদিন বা সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো অমুক দিন অমুক তারিখে তাহলে কি হবে ওই তারিখে আপনি ভিডিও ছাড়বেন মানুষ ওই তারিখের জন্য অপেক্ষা করবে তাহলে আপনার চ্যানেলটাও টাইম মেনটেন করা হলে আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আর হ্যাঁ টোটাল বিষয়টা নিজে নিজে করে নিতে পারলে সুবিধা হ্যাঁ হ্যাঁ এটা নিজের মতো করতে হবে যার যেটা ভালো লাগে যেমন আমার আমার ভালো লাগতেছে হচ্ছে আমি মানুষকে শিখাইতেছি আপনার ভালো লাগতেছে আপনি গ্রাম গ্রাম্য দৃশ্য উপস্থাপন করতেছেন কারো ভালো লাগতেছে শহরের জীবনযাপন উপস্থাপন করতেছে কারো ভালো লাগতেছে ফুড নিয়ে কাজ করতেছে কারো গেম ভালো লাগতেছে কার মাইন্ড কোনটা হবে সেটা তো আমরা বলতে পারবো না তাই না তো আপলোড করতে কোনো নির্দিষ্ট টাইমে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইম সেট করলে কি হয় আপনার ইউটিউব অ্যালদোরিগম আছে সেটা আপনাকে বুঝবে যে অমুক তারিখের সময় এই ভিডিওটা ছাড়ে বা অমুক ডেটে ছাড়ে তাহলে কি তাহলে আপনার ওই ভিডিওটা মানুষের সামনে বেশি বেশি ই হয় যারা দেখবেন যে টাইম মেনটেন করে তাদের চ্যানেলগুলো সবচেয়ে ভাইরাল হয় বেশি বুঝতে পারছেন তো সব কিছুরই একটা টাইম মেনটেন করতে হয় তো যেহেতু আপনাদেরকে আমি এখনও ভিডিও বানাইতে বলি নাই তাহলে আপনার শুধু কাজ হবে একটা চ্যানেল ভালো করে একটা সুন্দর করে তৈরি করবেন যেহেতু আজকে আজকে আপনারা আজকে কালকে কালকে সময় পাবেন দেন নেক্সট ক্লাসে আপনারা তৈরি করবেন সমস্ত কিছু তৈরি করার পরে আমরা ফাইবার অ্যাকাউন্ট করব। ফাইবার অ্যাকাউন্ট করে গিক পাবলিশ করব। এই ইউটিউবের সার্ভিসের উপর তারপরে আমরা ভিডিও প্রমোশন বা এসিও e বা মনিটাইজেশন যেটা বললেন সেটা নিয়ে ক্লাস করে আবার ওই ক্লাসটার ভিতরে আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো ঠিক আছে এখানে বিপুল নাই বিপুল আসছে বিপুল ওকে ওকে না না না কোনো সমস্যা নেই আপনি চাইলে আনলিমিটেড করতে পারেন দিনে চল্লিশ বার করে করেন সমস্যা নেই আমি বেশ কয়েকবার চেঞ্জ দিতে আমার ওই শো ব্যানারটা শো করে না ওকে আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিই কারো যদি প্রশ্ন থাকে ক্লাস সম্বন্ধে আমাকে বলতে পারেন ওকে রেকর্ডিং